বুকে দাও দর্শন বাঁচাও মা বোন শুনতে চাই না রাহাজারি শুনতে চাই না রাহাজারি ঢুকে দাও দর্শন বাঁচাও মা বোন শুনতে চাই না আর আহাজারি শুনতে চাই না আর আহাজারি স্বাধীন দেশে শাসন আছে তবু হয় কেন দর্শন নারী শুনতে চাই না আর আহাজারি শুনতে চাই না আর আহাজারি সীতার চিৎকারে আকাশ বাতাস বাড়ি আইনের ধারে ঘুরে মামুন হয় না দর্শক হায়নার শাস্তি ধর্ষিতার চিৎকারে আকাশ বাতাস ভারী আইনের ধারে ঘুরে মাবো হয় না দর্শক হায়ানার শাস্তি জানা না ওরা কোথায় গেলে জানা না ওরা কোথায় গেলে পাবে শান্তি শুনতে চাই না আর আহাজারি শুনতে চাই না আর আহাজারি ঢুকে দাও দর্শন বাঁচাও মামুন শুনতে চাই না আর আহাজারি স্বাধীন দেশে শাসন আছে তবু হয় কেন দর্শন নারী বুরকা পড়ে মাদ্রাসায় গেলে বলে ওদের জঙ্গি আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে স্কুল কলেজে ধর্ষিত হয় ছাত্রী বুরকা পড়ে মাদ্রাসায় গেলে বলে ওদের জঙ্গি আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে স্কুল কলেজে ধর্ষিত হয় ছাত্রী কোথায় গেলে মা বোনেরা কোথায় গেলে মা বোনেরা ভাবে নিরাপত্তা শান্তি শুনতে চাই না আর আহাজারি শুনতে চাই না আর আহাজারি রুকে দাও দর্শন বাঁচাও মা বোন শুনতে চাই না আর আহাজারি শুনতে চাই না আর আহাজারি একাত্তরের ধর্ষিতরা পেয়েছে বিরঙ্গনা উপাধি একাত্তরের দর্শিতরা পেয়েছে বিরঙ্গনা উপাধি কলেজে গিয়ে দর্শিত হয়ে পেল আত্মহত্যার গ্লানি বিচার চাই শাস্তি চাই বিচার চাই শাস্তি চাই ফাঁসি চাই উদের বিচার চাই শাস্তি চাই ফাঁসি চাই দর্শকে সুবর্ণ চরের পারুল বেগম কুমিল্লার সোহাগ জাহান তনু ফেনীর নুসরাতে রাখা পাবে শান্তি বিচার চাই শাস্তি চাই ফাঁসি চাই দর্শকে বিচার চাই শাস্তি চাই ফাঁসি চাই দর্শকে শুনতে চাই না আর আহাজারি শুনতে চাই না আর আহাজারি ঢুকে দাও দর্শন বাঁচাও মা বোন শুনতে চাই না আর আহাজারি স্কুল কলেজে পার্কে বাটেলে বাসে বা মাদ্রাসা মক্তবে হাটে বাজারে সমুদ্র সৈকতে ডাক্তার চেম্বারে আইনের হেফাজতে হাসপাতাল মেডিকেলে স্কুল কলেজে পার্কে বা হোটেলে বাসে বা ট্রেনে হাসপাতাল মেডিকেলে গড়ে কিংবা বাহিরে দর্শন দর্শন যৌন নিপীড়ন ধর্ষণ ধর্ষণ যৌন নিপীড়নের কথা নিত্য শুনি শুনতে চাই না আর আহাজারি শুনতে চাই না আর আহা আহাজারে শুনতে চাই না আর আহাজারে শুনতে চাই না আর আহাজারে রুকে দাও দর্শন বাঁচাও মা বোন শুনতে চাই না আর আহাজারি স্বাধীন দেশে শাসন আছে তবু হয় কেন দর্শন নারী শুনতে চাই না আর আহাজারি যত হবে নাচ গান দেখবে সিনেমা সিরিয়াল হাতে হাতে মোবাইল লুফে নেই নেটের গরম ভার যত হবে নাচ গান দেখবে সিনেমা সিরিয়াল হাতে হাতে মোবাইল লুফে নেই নেটের গরম পার মা বলে কি কর উত্তরে বলে বন্ধুর সাথে চিটিং করি শুনতে চাই না আর আহাজারি শুনতে চাই না আর আহাজারি রুকে দাও দর্শন বাঁচাও মা বোন শুনতে চাই না আর আহাজারি শুনতে চাই না আর আহাজারি বেড়েছে সহ শিক্ষা নাই নারীর নিরাপত্তা দর্শকের হিংস্রতা বা থেকে রেহাই পাই না মা বোন শিশু গুড়ি বেড়েছে সহ শিক্ষা নাই নারীর নিরাপত্তা দর্শকের হিংস্র অথবা থেকে রেহাই পাই না মা বোন শিশু বুড়ি সব কানে হো কোরআনের চর্চা সব কানে হো কোরআনের চর্চা মেয়েরা পুরো ঢিলে ডালা বোরকা পুরুষের দৃষ্টি হো অবনত চাই মোরা দর্শকের কোরআন হতে শাস্তি সমাজ হবে শান্তি সমাজ হবে শান্তি শুনতে চাই না আর আর জানি সব গানে হোক কোরআনের চর্চা মেয়েরা পুরুষ দিলে ডালা বুরকা পুরুষের দৃষ্টি হোক অবনত চাই মোরা দর্শকের কোরআন মধ্যে শাস্তি সমাজ হবে শান্তি শুনতে চাই না আর আহাজারে শুনতে চাই না আর আহাজারে স্বাধীন দেশে শাসন আছে তবু হয় কেন দর্শন নারী ঢুকে দাও দর্শন বাঁচাও মা শুনতে চাই না আর আহাজারি শুনতে চাই না আর আহাজারি স্বাধীন দেশে শাসন আছে তবু হয় কেন ধর্ষণ নারী